আমরা আমাদের উম্মা কনস্ট্রাকটিভ কোনো সিলেবাসে পড়াশোনা করতে পারি নাই আমাদের পড়াশোনার সিলেবাস ঠিক নাই কি মাদ্রাসা আর কি জেনারেল লাইন কোনো দিকেই পড়াশোনার সিস্টেম ঠিক নাই আল্লাপাক আমাকে ইন্ডিভিজুয়ালি দুই দিকে পড়ার চান্স দিয়েছেন দুই দিকের অপারগতাটা আমি বলতে পারবো আপনি মাদ্রাসায় পড়েন সেখানে আপনি হিস্ট্রি পাবেন না ইকোনমিক্স পাবেন না ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পাবেন না জিও পলিটিক্স পাবেন না কিছুই পাবেন না ইভেন একজন ইমাম হতিব মিম্বরে দাঁড়িয়ে পাঁচটা মিনিট ইংরেজি দিয়ে বক্তব্য দিতে পারে না তো কীভাবে আপনি ওয়ার্ল্ডকে ডিল করবেন এই ওয়ার্ল্ড তো এগিয়ে যাচ্ছে এটাই বাস্তবতা সমাজের মানুষ যারা একটু হাই প্রোফাইল মানুষ তারা আলেম ওলামা দাড়ি টুপিওয়ালা মানুষের দিকে একটা বাঁকা চোখে তাকায় কেন কি জন্যে তাকাবে বরং আমাদের সবচেয়ে স্মার্ট পিপল হওয়ার কথা ছিল আমাদের উচিত ছিল সবচেয়ে স্মার্ট